করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা এতে স্মার্ট বাংলাদেশের উপর নির্মিত একটি তথ্যচিত্র তুলে ধরেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল উখিয়ায় দরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে গতকাল রত্নাপালং ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসনের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিএফ এসব খাদ্য সামগ্রী প্রদান করে ইউনিয়ন পরিষদ চত্বরে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা এ সময় পরিষদের সচিব আবু সুফিয়ান ও স্থানীয় মেম্বার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দুই শত হতদরিদ্র পরিবারের মাঝে চাল ডাল তেল চিনি সেমাই সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে উখিয়াই সীমান্ত এলাকার দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চৌত্রিশ বিজিবি গতকাল বিকেলে বালুখালিস্থ একটি মাদ্রাসার মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে কক্সবাজারস্থ চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা দেশে দুস্থদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে অনুষ্ঠানে বালুখালী সীমান্ত এলাকার স্থানীয় তিনশো জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় টেকনাফে ইফতার মাহফিলের পরিবর্তে চাল বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে ইফতার মাহফিল না করে সেই টাকা দিয়ে চাল বিতরণ করেছেন উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি গতকাল বিকেলে টেকনাফ পৌরসভার ছয় ও নয় নম্বর ওয়ার্ডে দশ কেজি করে আটশো পরিবারের মাঝে চাল বিতরণ করেন তিনি পৌর কাউন্সিলর আবদুল্লা মনির উপস্থিত থেকে চালগুলো বিতরণ করেন এ সময় পৌর কাউন্সিলর ও পৌরসচিব উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জনসেবায় জনপ্রশাসন নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে উপস্থিত সকলের সমস্যার কথা শোনেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান পরে সংশ্লিষ্ট বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা এবং নিষ্পত্তির নির্দেশনা দেন তিনি সপ্তাহের প্রতি বুধবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে গণশুনানির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক উখিয়ায় আট দিনব্যাপী ইপিআই টিকাদান কর্মসূচির ডাটাবেজ এন্ট্রির রিফ্রেশার ট্রেনিং শুরু হয়েছে কক্সবাজার সিভিল সার্জন অফিসের সহযোগিতায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ভ্যাকসিনেটরদের নিয়ে এ ট্রেনিংয়ের আয়োজন করা হয় গতকাল দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা